সালাম আলাইকুম আজকে আমরা ভোর সকালে হাঁটতে বের হয়েছি আমি এবং আমার বন্ধু রুবেল আজকে আমাদের হাঁটার জায়গা হচ্ছে মাঝুখান বাজার পার হয়ে রেললাইন থেকে শুরু করে হারবাইদের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে হারবাইত মোড় হারবাইত মোড় থেকে হাঁটতে হাঁটতে নন্দীবাড়ি নন্দীবাড়ি থেকে আমরা যাব বিন্দান ব্রিজের দিকে এতটুকু রাস্তাতে আমরা হাঁটবো তো চলেন আমাদের হাঁটার ভিডিওটা দেখা যাক আজকে এখন আছে হারবাইট মার্কেটে হারবাইতের রাস্তা দিয়ে হারবাইতের রাস্তা দিয়ে ভিতর দিয়ে হাঁটতেছি যাতে আমরা একটু দ্রুত যেতে পারি কারণ আমাদের একটা যে নির্দিষ্ট জায়গা আছে জায়গাটাতে যেতে একটু সময় লাগবে সালাম আলাইকুম তাছাড়া রৌদ্র উঠে যাচ্ছে এই জন্য আমরা একটা শর্টকাট আকাশে সূর্য উঠে দিচ্ছে সূর্য প্রায় উঠে গেছে আমরা এখন অবস্থান করতেছি দারুল উলুম ফাজিল বি এ মাদ্রাসা আসসালামু আলাইকুম এটা একটা পুরনো এবং ঐতিহ্যবাহী মাদ্রাসা অনেক বছর হয়েছে এই মাদ্রাসার আমরা এখন এই এলাকার মেইন রাস্তাতে উঠলাম অনেক লোক হাঁটা চলা করতেছে তাড়াতাড়ি হাঁটো যাদের অফিস আছে তারা এখন কিছু মানুষ পায়ে হেঁটে অফিসের দিকে যাচ্ছে আবার কিছু মানুষ আপনার অটো দিয়ে যাচ্ছে আবার কিছু কিছু মানুষ আছে এলাকার যেগুলো মুরব্বী বয়স হয়েছে যাদের কাজ নেই তারা দোকানপাট খুলছে ওই দোকানপাটে আস্তে আস্তে চা রুটি কলা এগুলো খাওয়ার জন্য কিছু সময়টা দেবে সালাম আলাইকুম চারিদিকে পাখি ডাকছে কিচির মিচির পাখি বিশেষ করে ঘুঘু পাখি শালিক পাখি আসলে সকালবেলা হাঁটলে এ সকল দৃশ্য খুবই ভালো লাগে পাখির ডাকগুলা শুনতেছি এই পাখির ডাকগুলাতে পুরা আমাদের মনটা ভরে যাচ্ছে কিচির মিচির শব্দ খুবই ভালো লাগে নানান প্রজাতির পাখি ডাকে সকালবেলা মোরগ ডাকে মুরগি ডাকে তো এতটুকু হাঁটার পরে একটা জিনিস খেয়াল করলাম সেটা হচ্ছে এই ভোরে সকালবেলা প্রত্যেকের বাড়িতে যাদের বাসায় আপনার সামার্সিবল আছে তাদের বাসায় তো সামার্সিবল পানি উঠে আর যাদের যাওয়ার সামার্সিবল নাই কম প্রেশার আছে কম প্রেশারের শব্দ পাঁচ সাতটা বাড়িতে শুনলাম পানি উঠাইতেছে খুবই ভালো লাগে রবেল রাস্তার মাঝখানে আসো রবেল হাঁটতেছে আমরা মোবাইলের ক্যাপশন নিলাম মোড়ে তা মোড় হিসাবে পরিচিত তা এখানে তিনটা রাস্তার সমন্বয়ে রাস্তাটা এদিকে হচ্ছে হারবাদ বাজার মারুকের দিকে যায় আর এদিক দিয়ে আমরা আসলাম তালোটিয়া থেকে যে ভেতর দিয়ে যে রাস্তাটা সেটা আর এ রাস্তা হচ্ছে নদীবাড়ির দিকে যায় আমরা এদিকে যাব আমরা এখন অবস্থান করতেছি এটা হচ্ছে মসজিদ চত্বর রুবেল ব্যায়াম করতেছে রুবেল সুন্দর রাস্তা চল দূর দিক হ্যাঁ মিয়া কই তুই তুই প্রতিদিন কস ফোন দিতে ফোন দে তুই ফোন ধরস না দেখ মোরা চলে আইসি বৃন্দান দিস তুই প্রতিদিন কও যে আবি একদিনও আয়ো না হুম তোরে ফোন দেয় সকালবেলা তুই একদিন উঠোস না আবার প্রতিদিন কস যে ফোন দিতে ভাইয়া ফোন দাও ফোন দাও ফোন দাও আমি কালকে থেকে আর আজকেও আবার কবি যে ভাইয়া কালকে কালকে ফোন দিও তুই একদিনও ফোন দিলে ওড়ো না দেখ মোরা দান বিরিজ চলে আইসি আসসালামু আলাইকুম আপনাদের এখন কিছু প্রকৃতির দৃশ্য দেখাবো আমরা এসেছি বিনদান রাস্তা নতুন রাস্তা বানাচ্ছে আশেপাশে বিল আছে বিলগুলো আসলে খালি চোখে দেখলে খুবই ভালো লাগে আর তাছাড়া সকালবেলা মিষ্টি রোদ এখন উঠতেছে চারিদিকে দৃশ্যগুলো খুবই মনোরম এখানে অনেক প্রকার সবজি চাষ করা হয় এই সবজিগুলো আসলে আমাদের আশেপাশে যেই মফসল এলাকাগুলো আছে ওই এলাকাতে বিক্রি করা হয় এখানে অনেক ধরনের সবজি হয় যেমন চিরচিঙ্গা জালি তারপর লাউ মিষ্টি কুমড়া আর ধান তো এসব জমিতে ধানের সময় প্রচুর ধান হয় কাঁচামরিচ হয় বিশেষ করে লাউর প্রচুর লাউ হয় এখানে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমরা মাঝুখান থেকে হাঁটতে হাঁটতে আজ বিন্দান ব্রিজ চলে আসছি সামনে আমার বন্ধু হাঁটতেছে সকালবেলা হাঁটলে আসলে অনেক উপকার আছে বিশেষ করে যাদের ডায়াবেটিস ডায়াবেটিসের জন্য হাঁটা অনেক উপকার প্লাস সকালবেলা যে একটা রৌদ্রের তাপ থাকে ওইটা ভিটামিন ডি এর কাজ করে সকালে হাঁটা ভালো আমরা আজকে মাজুখান থেকে হাঁটতে হাঁটতে পদ হারবাইত হয়ে হারবাইত মোর নন্দীবাড়ি হয়ে বিন্দান ব্রিজ আসছি আজকে সামনে আমার বন্ধু হাঁটতেছে রাস্তাগুলো আসলেই অসাধারণ দুই সাইডে বিল মাঝখানে রাস্তা লোকেশনগুলো আসলেই অসাধারণ সামনে হয়েছে বৃন্দান ব্রিজ এই ব্রিজের জন্যই আমরা আজকে এখানে আসছি প্রায় দিন এখানে আসা হয় বিকাল দিকে বিকালের সময় আমরা অনেকে বাইক নিয়ে আসি আমি আসি রাজীব আসে মোবারক আসে আরিফ আসে মিলন আসে জিতু আসে মাঝের বিদ্যে ঘুরতে বিকালবেলা ঘুরতে অনেক ভালো লাগে তখন মানে ছবি তুললেও অনেক সুন্দর আসে দুই সাইডে বিল মাঝখানে রাস্তা অসাধারণ অসাধারণ লোকেশন আমি আবার দেখাচ্ছি আপনাদের সামনে আমরা বিন্দন ব্রিজ চলে আসছি এখানে সামনে অনেক দোকানপাট হয়েছে দোকানে সবাই চা রুটি কলা খেতে আসে ওইখানে আবার একটা ডেজার মেশিন আছে ওইখানে বালু বালু উত্তোলন করে যে আমরা এখন এই বিন্দান বেরিয়ে চলে আসছি বিকালের দিকে অনেক লোক ঘুরতে আসে এখানে বিশেষ করে সামনে চটপুটি ফুচকা অনেক কিছু বিক্রি করে আমার বন্ধু হাঁটতে হাঁটতে ব্রিজের উপরে চলে গেছে প্রেম করতেছে সে বুক ডাউন দিতেছে ডাউন দিতেছে সে অনেক ফিট এক্সারসাইজ করে আমরা যখন ভিডিও শুরুতে বলেছি আমরা বৃন্দাস ব্রিজে আসবো মাঝখান হয়ে হারবার থেকে বৃন্দাস ব্রিজে আসবো এই সেই বৃন্দাস ব্রিজ আপনাদের বৃন্দাস ব্রিজ দেখাচ্ছি দেখেন এদিকে এদিকে হচ্ছে আপনার চেয়ারমোট ব্রিজ ওই যে দেখা যায় চেয়ারমোট ব্রিজ সামনে এখানে তিনটা নদীর তিনটা নদীর সংযোগস্থল এখানে মুখ বলা হয় এটা হচ্ছে শাখা চোরাত নদীর শাখা চোরাত শাখা এদিক এদিক দিয়ে চলে গেছে নাগটা নাগটা ব্রিজ সামনে এখানে এলাকা প্রতি সবজি চাষ হয় সবজিগুলো বিভিন্ন বাজারে বিক্রি করা হয় এখানে সামনে অনেক লোক মানে নিজের ক্ষেত থেকে হ্যাঁ সবজি ক্ষেত থেকে সবজি নিয়ে এখানে জড়ো হচ্ছে এখান থেকে সম্ভবত এই সবজিগুলো নিয়ে মেরে বাজা যাবে ভেড়ের বাজারে গিয়ে এই সবজিগুলো বিক্রি করা হবে আমি চলেন আমরা আজকে একটু সবজি দেখি কীভাবে ওনারা সবজি করা কি শাক কলমি শাক কলমি শাক হ্যাঁ মিলে বাজার বিক্রি করবেন না টঙ্গি নিয়ে যাবেন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এখানে হচ্ছে তাল জাম্বুরা কলমি শাক আয় আয় কাড়াইবা কাড়াইবা এই নৌকায় করে টঙ্গি বাজারে সবজিগুলো নেওয়া হবে লাভ নাই এই এলাকায় যত সবজি আছে এখানে এসে জড়ো হচ্ছে এখান থেকে পাইকার পাইকাররা নিয়ে যাবে তারপর বিভিন্ন বাজারে বিক্রি করা হবে শাক একবারে টাটকা শাকগুলা মাছ আছে বিশ্বের ব্যবসায়ী আজকে তোমরা মানে কারণ বাজার ব্যবসায়ী হ্যাঁ। আপনার নাম কি বলেন একটু মোশারফ না এলাকায় বাসা ধন্যবাদ আপনি মূলত কি সবজি নিয়েছেন আজকে ওইগুলো আপনার আচ্ছা ঠিক আছে এই সবজিগুলো মূলত কোথায় নিয়ে বিক্রি করেন টঙ্গি বাজার বউ বাজার এই নৌকা করে নিয়ে যান আচ্ছা আচ্ছা ঠিক আছে উনি লাভ বেশি ধরে এখানে পুঁইশাক প্রসেস করা হচ্ছে আপনার দাম কিরকম কেজি প্রতি বিশ টাকা কেজি পুঁইশাক আপনি বিক্রি করেন কোন জায়গায় পাগারে ও পাগার হাজি মার্কেট আপনি আপনি ওই নৌকাতে যাবেন ও গাড়িয়ে যাবেন না ওই এই তালগুলা কাদের আপনাদেরই ওনারা সবজিগুলো প্রসেস করতেছে এই সবজিগুলো গাড়িতে করে নিয়ে যাবে মনিরুদ্দিন সুপার মার্কেট এই এলাকায় এই দোকানটা সর্বপ্রথম হয়েছে দোকানটা প্রায় চব্বিশ ঘন্টার মধ্যে বিশ ঘন্টায় খোলা থাকে কি রুবেল তুমি কি খাচ্ছ কলা কলা আমাকে খাওয়াবা না নাও দুটা কলা নাও থ্যাংক ইউ জাতীয় ফুল শাপলা এগুলো বিক্রি করা হয়ে গেছে এটা কি কি মাছ আছে এখানে ওই মাছ আছে হইল আছে শিং মাছ আছে মালাই আছে পুটি আছে এরপরে এই যে সাড়ে পাঁচশোটা বস্তা আছে দুইশো টাকা আচ্ছা আচ্ছা তো এবিলের বিলের মাছ না হ্যাঁ get lost এখন চলে যাবে এটা চলে যাবে টঙ্গী শহরে টঙ্গী শহরে গিয়ে এগুলো বিক্রি করা হবে এটা হচ্ছে ফুচকার দোকান এখানে সবচেয়ে বেশি এই ফুসকাটা বেশি চলে অনেক ফ্যামিলি নিয়ে আসে এখানে ফুসকা খাওয়ার জন্য আপনারা যারা বিকেলবেলা ঘুরতে আসেন মূলত এখানে বিকেলে যদি ঘুরতে আসেন দুপাশে বিল মাঝখানে রাস্তা কিছু দোকানপাট আছে এখানে আসলে বিকেলবেলা খুবই ভালো লাগবে একদিন আইসেন আমরা ডেসক্রিপশনে লোকেশন দিয়ে দিব আপনারা লোকেশন দেখে এখানে আসতে পারেন আর আমাদেরকে সাপোর্ট করেন আমাদের আমাদের ভিডিও দেখেন আর আমাদের ভিডিও প্রতিনিয়ত আপনারা এই পেজে পাবেন এই পেজে লাইক এবং ফলো দিয়ে সাথে থাকুন আর ধন্যবাদ যত সহকারে বা গুরুত্ব সহকারে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখেছেন ধন্যবাদ আল্লাহ হাফেজ